শোনেন ম্যাডাম আপনার জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বাউ ফ্রেন্ড এইসব রাইখে আপনি আমার সাথে রিলেশন করতে পারবেন না এইসব আমি সহ্যই করতে পারবো না আপনি যখন আমার তখন আপনি একান্তই আমার